দিকে তাকায় না অনেক সমস্যা ক্যামেরার দিকে তাকাইলেই এমন একটা হাসি দিব আপনারা চিন্তাও করতে পারবেন না ঠিক আছে দেখেন সুন্দর করে কাটতে করে দেখলে কি সমস্যা এই যে দেখছেন এই যে আমাদের সুন্দর ভ্যানটা ঠিক আছে যাক অবশেষে আমরা দেখতে দেখাতে পারছি ভাই ধন্যবাদ